السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد عن عثمان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري সমস্ত তারিফ প্রশংসা রাব্বুল আলমিনের জন্য যিনি আল কোরআনুল করিম মানব জাতির হেদায়তের জন্য নাজিল করেছেন সেরাবুল আলমিনের দরবার আমরা সকলে অন্তর অন্তর স্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম নাজিল হক প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি যার প্রতি রবুল আলমিন করিম নাজিল করেছেন যিনি কোরআনুল করিম তেলাওয়াত করতেন পড়তেন এবং কোরআনুল করিম যিনি শিখে অন্যকে শিক্ষা দেয় যারা পড়ে তেলাওয়াত করে তাদের মর্যাদা রাসুল্লাহাম বর্ণনা করেছেন সে নাবির প্রতি আমরা কেমন পর্যন্ত সালাত এবং সালাম পেশ করি আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন সংক্ষিপ্ত সময় আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোরআনুল করিম শিক্ষা এবং শিক্ষা দেওয়ার ফজিলত কোরআনুল করিম যিনি শিখেন এবং যিনি অন্যকে শিক্ষা দেন এদের মর্যাদা সম্পর্কে একটি হাদিস পেশ করব কোরআনুল করিম আল্লাহ রাবুল আলমিন নাজিল করেছেন কোরআনুল করিম যিনি তেলাওয়াত করেন পাঠ করেন পড়েন তিনি উত্তম ব্যক্তি যিনি কোরআনুল করিমের ছাত্র শিক্ষা লাভ করেন তিনি শ্রেষ্ঠ ব্যক্তি যিনি কোরআনুল করিমের শিক্ষা দেন শিক্ষক তিনিও উত্তম ব্যক্তি তাহলে যারা কোরআনুল করিম শিখে এবং অন্যকে শিক্ষা দেয় শিখে যারা ছাত্র শিক্ষা দেয় শিক্ষক তাহলে কোরআনুল করিমের ছাত্র শিক্ষক উভয়েই হচ্ছে উত্তম ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি তো এই মর্মে একটি হাদিসও পাওয়া যায় عن عثمان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال عثمان رضي الله تعالى থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري خيركم من تعلم القرآن وعلمه তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম শ্রেষ্ঠ মান তাআল্লামাল কোরআনা যিনি কোরআনুল করিম শিখে আল্লামাহু এবং যিনি অপরকে শিক্ষা দেয় তাহলে যিনি কোরআনুল করিম শিখে ছাত্র এবং যিনি কোরআনুল করিমের শিক্ষা অন্যকে দেয় শিক্ষক এই উভয় প্রকার ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ এ কথা বলেছেন রসুল্লাহ সুতরাং আমরা এই হাদিস থেকে একথা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে যারা কোরআনুল করিম শিখে এবং যারা অন্যকে শিক্ষা দেয় এই দুই প্রকার লোক হচ্ছে শ্রেষ্ঠ উত্তম সুতরাং সুতরাং আমাদের উচিত হবে যে আমরা যেন কোরআনুল করিম শিখি অন্যকে শিক্ষা দেয় যারা কোরআনুল করিম তেলাওয়াত করতে পারেন না তারা অন্যের কাছে তা শিখবেন যারা কোরআনুল করিমের তেলাওয়াত করতে জানেন তারা অন্যকে শিক্ষা দিবেন এইভাবে যদি তেলাওয়াত শেখা হয় শেখানো হয় তাহলে দেখা যাবে যে আমাদের সমাজে সকলেই কোরআনুল করিম পড়তে পারছে মাসা আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনুল করিম শেখার শেখানোর পড়ার পড়ানোর আমল করার এবং কোরআনুল করিম অনুযায়ী জীবনযাপন করার কোরআন শূন্য মোতাবেক জীবনযাপন করার তৌফিক দেন যে সমস্ত ভাই বোনেরা যারা কোরআন করিম পড়তে পারেন না তাদেরকে কোরআন করিম পড়ার তৌফিক দেন এবং যারা আমরা পড়তে পারি আমাদেরকে বেশি বেশি তেলাওয়াত করার অন্যকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত